আসসালামু আলাইকুম আমি মনুল ইসলাম আছি আপনাদের মাঝে প্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ছয় অক্টোবর দুই একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন আমি আলোচনা করব আমরা কিভাবে এই চাকরির আবেদন করতে পারি চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর আমি এখানে চার্জ দেব Ansar Ansar BDP dot gov dot BDP লিখে চার্জ দেওয়ার পর আমি এন্টার দেব এন্টার দেওয়ার পরে বাংলাদেশ আনসার বাহিনীর ওয়েবসাইটে চলে আসে আসার পরে এখন প্রথমে আমরা বাংলাদেশ আনসার বাহিনী নিয়োগের যে সার্কুলারটা দিচ্ছি ওই সার্কুলারটা আমরা দেখবো সার্কুলারটা দেখার জন্য দেখেন এই বাংলাদেশ আনসার গ্যারাম প্রতিরক্ষা বাহিনীতে নয়টি পদে জনবল নিয়োগ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বলতেছে এটা আমরা পিডিএফ ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড করব আগে আমাদের বিজ্ঞপ্তিতে কি বলছে আমরা এটা দেখে আসি দেখেন নয়টি ক্যাটাগরিতে নিয়োগ দিবে এই জন্য কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তাদেরকে এখানে বলে দিচ্ছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে করার প্রয়োজন নেই মানিকগঞ্জ গাজীপুর ফরিদপুর গোপালগঞ্জ রাঙ্গামাটি খাগড়াছড়ি ঝিনাইদহ নড়াইল কুষ্টিয়া মেরপুর বরিশাল ও জালকাটি ও পটুয়াখালী তারা আবেদন করতে পারবেন না এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা নয়টি ক্যাটাগরিতে এখানে সার্কুলার দিয়েছে তিনশো ছাপ্পান্নটি পদে এখন আমরা দেখব কিভাবে আমরা আবেদন করব দেখেন এখানে বলে দিচ্ছে অনলাইনে আবেদন ফর্মের নিয়ম আমরা এগুলা সবাই পরে নিব কিন্তু এখানে আমাদের আবেদন ফি দেখেন আবেদন ফি কথা বলে দিছে এক থেকে আট পর্যন্ত দুইশত টাকা আবেদন ফি এবং কর্মিক নং নয় নয় নাম্বারে আপনার একশো টাকা আবেদন ফি এখন আমরা আবেদন ফিটা কিভাবে দিব দেখেন এখানে আমাদের নিচে বলে দিছে শুধুমাত্র সরকারি এবং আমাদের এখানে বয়স সীমারা বলে দিতে থাকেন আমাদের এখানে কয় টাকা দিতে হবে ফি সেটা বলছে এখন আমাদের আবার কয় টাকা কয় টাকা ফি দিতে হবে সেটা বলছে এবং আমাদের বয়স সীমাটা বলে দিছে সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তো বন্ধুরা এখন আমি আবেদন করব দেখেন আবেদন করার জন্য প্রথমে আমি চলে যাব আনসার পিডিবি ওয়েবসাইটে Ansar PDB dot gov dot PDB এখানে যাবো এখানে যাওয়ার পরে দেখেন এখানে নিচে আসলে দেখা দেখা যাচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ আবেদন এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমাদের মাঝে বাংলাদেশ আনসার বাহিনীর যে আমরা আবেদন করব আবেদন ওয়েবসাইটে চলে আসছে আসার পরে এখানে লেখা আছে দেখেন আমরা কিভাবে পেমেন্ট দিতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রিকোয়ারমেন্ট পোর্টাল পোর্টাল এ আপনাকে স্বাগতম আমরা কিসের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো ভিসা কার্ডের মাধ্যমে যেটা ডাচ বাংলা ব্যাংকে ইসলামী ব্যাংকে বিকাশ রকেটে নগদে আমরা করতে পারবো এই জন্য আমরা প্রথমে চলে যাব তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমাদের এইখানে যে ক্যাটাগরিতে নিয়োগগুলো আছে ওখানে এখানে সবগুলো হয়েছে দেখেন আমি তিন নম্বরটা আমি আবেদন করব উপজেলা প্রশিক্ষক এটাতে আবেদন করব আবেদন করার জন্য আমি আবেদনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে বলছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট দৈহিক উচ্চতা উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দল নেতা অগ্রাধিকার দেওয়া হবে যদি কোনো ইউনিয়নের আনসার বাহিনীতে কোনো ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা আমার এই পোস্টের জন্য আবেদন করার জন্য আমার এখানে দুইশো টাকা ফি কাটবে দেখেন আবেদন করার পূর্বে অবশ্যই দুইশো টাকা ফি প্রদান করতে হবে এখন ফিটা দিব কিভাবে দেওয়ার জন্য আমরা আমি সকল তথ্য জেনে সকল সত্য মেনে আবেদন করতেছি এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেখেন মোবাইল নাম্বারটা হয়নি আমি মোবাইল নাম্বার আবার দিতেছি জিরো ওয়ান থ্রি নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমার পে উইথ ঠিক আছে এখান থেকে পে করতে বলতেছে আমি পেতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে টাকা দিব টাকা দেওয়ার অপশনটা চলে আসে আমি কি দিব এখানে দেখেন ওয়ালেট অন্যান্য ওয়ালেটে দিতে চাইলে এখান থেকে দিব লগ ইন করে কোনো অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবো আমি নগদে দিতে চাই এই জন্য আমি নগদে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা থাকছে আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা চাই দেওয়ার পরে পার্সেস পার্সেসের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ওটিপি আছে আমি ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা বসালাম বসানোর পর এখানে পার্সেসে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখানে ফিন কোড চাইতেছে আমি ফিন কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর পার্সেসে ক্লিক করব পারচেসে ক্লিক করার পরে আমার টাকা পেমেন্টটা কেটে নিয়ে গেছে দেখেন প্রসেস আমার পেমেন্টটা কাটার পর আমার এখানে পেমেন্ট কমপ্লিট উইথ সাকসেসফুল লেখা আছে এখন আমি লগ ইন টু অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সার্কুলার আমি কোন পোস্টের জন্য আমি টাকা পে করছি আমি ওই পোস্ট ওই পোস্টটা আমি সিলেক্ট ইয়ে করব উপজেলা প্রশিক্ষক এটার উপর ইয়া ক্লিক করলাম দেখেন এখানে টাকা নেওয়ার পর আমার লগ ইন অপশন আমি যখন ক্লিক করছি তখন এটা আসছে আসার পর আমি কোনটা পে করছি টাকা পে করছি ওই অপশনটা আছে আমি ওই অপশনের উপর ক্লিক করলাম দেন উপজেলা প্রশিক্ষককে আমি টাকা পে করছি ওটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমি উপজেলা প্রশিক্ষককে আমি টাকাটা পে করলাম টাকা চলে আসে আমার মোবাইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে আমি ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ করতে হবে আমার অ্যাপ্লিকেশন আইডিটা আমি দিতেছি এখন পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ক্যাপচা ওপেন হয়েছে আমি ক্যাপচাটা পূরণ করতে হবে কারণ কে ক্যাপচাটা দিয়ে আমার এখান থেকে শিওর হইতেছে আমি রোবট নাকি মানুষ ঠিক আছে এটা যাচাই করার জন্য এই ক্যাপচাটা মূলত দেওয়া হয় লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা সেভ করার জন্য বলতেছে আমি সেভ করবো না এবার দিয়ে দিলাম এখন কি বলতেছে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার আবেদন ফর্ম চলে আসে আসার পরে এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই যাদের আবেদন করতে সমস্যা হচ্ছে আবেদন করতে পারছেন না তারা আমাকে কমেন্টে জানিয়ে দেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন ওকে ভালো থাকুন খোদা হাফেজ